স্পাম এমন একটা জিনিস যে জিনিসটা আপনি যে কোনো জায়গায় করেন না কেন স্পাম তাদের রুলস অনুযায়ী যে শাস্তি রয়েছে সেটি কিন্তু আপনাকে পেতেই হবে আজকে আমরা বলবো ইউটিউবে কি ধরনের রুলস রয়েছে এই স্পামকে নিয়ে আর কি কি করলে ইউটিউব আপনার সেই কমেন্ট বা জিনিসটাকে স্প্যাম হিসাবে নেবে তো সেটি আজকে আমরা জানবো তো প্রথমে কথা বলবো ইউটিউবের ভিডিওর স্প্যাম যেটা সেটা নিয়ে বা যে কমেন্ট স্প্যাম রয়েছে সেটি নিয়ে তো কমেন্টে আপনারা কি কি করতে পারবেন না সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি তো প্রথমত আপনারা যদি কমেন্টে হিজিবিজি কিছু করেন বা ভিডিও সার ভিডিও রিলেটেড ছাড়া অন্য কিছু জিনিস যেমন হচ্ছে লিঙ্ক শেয়ার করা তো এটি কিন্তু স্প্যামের আওতাভুক্ত হয় কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক শেয়ার করবেন না যেমন আপনার কোনো পার্সোনাল বিষয় সেটাও দেওয়া যাবে না ফোন নাম্বার দেওয়া যাবে না তো এরপর রয়েছে সাপোর্ট সাপ সাব বিষয়টা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা করলে আপনার স্পামের যাওয়ার সম্ভাবনা বেশি আপনাকে ইউটিউব স্পাম হিসাবে গণ্য করবে সেটা হচ্ছে ছাপ্পর সাপ যেমন এরকম হতে পারে যে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম আপনি আমার সাবস্ক্রাইব করে দেন বা আপনি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাকে রিটার্ন সাবস্ক্রাইব করব এই ধরনের বিষয়গুলো কিন্তু সাপর সাপের আওতায় পড়ে তো এই ধরনের কমেন্টগুলো কিন্তু ইউটিউব নজরদারিতে রাখে যে কারা করতেছে তো তাদেরকে স্প্যামের ক্রাইটেরিয়ার ভিতরে নিয়ে যায় এরপর রয়েছে কতজন অনেক চালাক যে ভিডিও রিলেটেড কিছু লেখে প্রথমে লেখার পর তারপরে গিয়ে কি করে তার ফেসবুক লিঙ্ক প্রোফাইল লিঙ্ক বা তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় তো এটাও করা যাবে না কারণ ইউটিউবও চালাক ইউটিউবে এগুলো ধরতে পারে এরপর রয়েছে একটি কমেন্ট যদি আপনি বারবার বারবার দেন সেটাও স্প্যামের ভিতরেই যাবে এরপর হচ্ছে আপনার চ্যানেলে ইনভাইট করলে যেমন হচ্ছে আপনি ওখানে কমেন্ট করলেন আমি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই আমাকে কেউ সাপোর্ট করে না আপনারা গিয়ে একটু আমার চ্যানেলটা দেখে আসতে পারেন তো এই ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যামের আওতায় যায় তো ভিডিওতে বলা হয়নি এমন কোনো জিনিস নিয়েও কমেন্ট করা যেমন হচ্ছে ভিডিওতে কিছু বলা হয় নাই যেমন ধরেন গালিগালাজ করলেন আপনি কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই অনেক ধরনের গালিগালাজ করলেন তো এটাও স্পাম এরপরে যেটি বলবো সেটা হচ্ছে পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করা যেমন আপনি কেমন আছেন ভালো আছেন কি না আপনার পরিবারের সবাই কেমন এগুলো হচ্ছে পার্সোনাল বিষয় তো এগুলোর জন্য কিন্তু কমেন্ট বক্স না এগুলোর জন্য মেসেঞ্জার আছে তো মেসেঞ্জারই করবেন আর এগুলো হচ্ছে কমেন্ট বক্সে করলে স্প্যামে চলে যাবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কি কি করলে সেটিকে স্প্যাম হিসেবে ধরা হবে সেই বিষয় নিয়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটিকে দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য